কত বৌদ্ধলী কত পাপি কত মানুষ মহাপাপে বিনাশের পথে চলেছে তাদের জন্য আমি কিছুই করলাম না শুধু আত্মসুখেই তৃপ্ত রইলাম শুধু নিজেকে বাঁচাবার জন্যই ব্যস্ত রইলাম প্রভু আমাকে জ্ঞান দাও শক্তি দাও স্বাস্থ্য দাও যৌবন দাও রূপ দাও ঐশ্বর্য দাও যেন তোমার পথে যুদ্ধ করবার যোগ্য হই আমাকে সিংহের বিক্রম দাও যেন তোমার শত্রু যারা তাদের হৃদয়ে রক্তপান করতে পারি আমায় ঘৃণা দাও যেন অধর্মচারী দুর্বৃত্তদেরকে আন্তরিক ঘৃণা করতে পারি আমায় লজ্জা দাও যেন পাপের পথে লজ্জাবোধ করি আমায় আত্মমর্যাদা জ্ঞান দাও যেন কোনোরূপে জীবনের অগৌরব না করি আমায় সংযম দাও যেন লোভে পড়ে পাপের পথে না হাঁটি